কৌসুল আজম তিনি জিনার আশেক ভক্ত মুরিদান তারাও আল্লাহর ওলি সুদূর ইয়ামান থেকে গৌসে পাক মাহফিল করছে বাগদাদের জমিনে আর গৌসে পাকের মুরিদান আশেক ভক্ত মহিলা মাহফিল দেখছে ইয়েমেন থেকে জুড়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তো আপনারা সাধারণ শ্রোতারা আছেন আর গৌসে পাকের ওয়াজের মাহফিলে সাধারণ শ্রোতা নয় আল্লাহর বলিরা বসতেন আর একটু জুড়ে বলেন শুধু তা নয় আমার গৌসে পাকের মাহফিলে কয়েকজন আল্লাহর বলি প্রত্যেকটা মাহফিলে শহীদ হয়ে যেতেন আরো জুড়ে বলেন গৌসে পাক একদিন ওয়াজ করতেছেন ওয়াজ করতে করতে এগুলা বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আল্লামা আবুল হাসান সাতনুফি রহমতুল্লাহ আলাই বড় চমৎকার করে লিখেছেন ওয়াজ করতেছে ওয়াজ করতেছে হঠাৎ জালালে হালতে গোসে পাক ওয়াজের মধ্যে জালালে হালতে গিয়ে নিজের পাগড়ি মুবারকটা খুলে সামনের মধ্যে রাখলেন সমস্ত শ্রোতারা গৌসে পাকের মরিদানরা আশেক বক্তরা গৌসে পাকের তাজিমে তারা সবাই উঠে নিজেদের পাগড়ি মাথার টুপি সামনে রেখে দিলেন আবার গৌসে পাক যখন স্বাভাবিক হলেন নিজের মাথায় পাগড়ি মুবারকটা দিলেন সবাই যার যার পাগড়িটা দিয়েছেন হঠাৎ করে দেখা গেল সেখানে একটা মহিলার ওড়না দেখা গেছে জুড়ে বলেন আরো জুড়ে বলেন একটা মেয়ের মাতার হিজাব দেখা গেল আবার হুট করে সেটা কোথায় যেন গায়েব হয়ে গেল হুজুর গৌসুল আজম দস্তগিরির মাহফিল কমপ্লিট হলো শেষ হলো গৌসে পাকের একজন খাদেম বলে হুজুর মাহফিল শুনলাম মাহফিলের মধ্যে ছিলাম মাহফিলের অবস্থা দেখলাম হুজুর আপনার কাছে একটা রহস্য জানতে চাই যেটা আমি এখনো বুঝতে পারলাম না গৌসে বলেন ও খাদেম তুমি কি জানতে চাও কি বলতে চাও আমাকে বলো হুজুর আপনি যখন জালালি হালতে চলে গেলেন মাহফিলের মধ্যে মাথার পাগড়ি মুবারকটা খুলে নিচে রাখলেন সবাই আমরা আপনার তাজি মেমাতার টুপিটা রেখে দিলাম হুজুর সেখানে দেখতে পেলাম কোন একজন মহিলার হিজাব দেখা গেল মহিলার ওড়না দেখা গেল পর্দা দেখা গেল আবার সেটাও যেন গায়েব হয়ে গেছে হুজুর কারণটা কি রহস্যটা কি জোরে বলেন না সুবহান হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বলেন ও আমার আশিক বক্তরা শুনো বর্তমানে তোমাদের যেই মাহফিলগুলা হয় সেই মাহফিলগুলা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের মাহফিল বিদেশের লোকেরা প্রবাসী বা এরা দেখতে পায় কথা বলেন টেকে না আর তখনকার সময়ের মধ্যে ইন্টারনেট ছিল না লাইভ প্রোগ্রাম ছিল না ফেসবুক ছিল না আমি গৌসে পাকের মাহফিল তোমরা যেভাবে দেখতেছো ইয়েমেন সুদূর ইয়েমেন থেকে একজন আমার বক্ত কা আল্লাহর বলিয়া একজন মহিলা ইয়েমেন থেকে আমি গৌসে পাকের মাহফিল শুনতেছে দেখতেছে সেই ইয়েমেনের একটা পাহাড়ের উপর বসেছে আর বাগদাদের জমিনে আমি গৌসে পাক যে মাহফিল করছি সমস্ত পর্দাগুলা পরিষ্কার হয়ে গেল সমস্ত পর্দাগুলা ওপেন হয়ে গেল ওই মহিলা আমি গৌসে পাকের মুরিদান আমি গৌসে পাকের আশেকা সেই ইয়েমেন থেকে বাগদাদের জমিনে আমি গৌসে পাকের মাহফিল সরাসরি দেখছে আমি গৌসে পাক যখন মাহফিলে জালালি হালতে অবস্থায় আমার পাগড়ি মুবারকটা খুলে রাখলাম আমার ওই মুরিদান তাজিমের কারণে আমি গৌসে পাকের তাজিমে নিজের হেজা চাপটা আবার নিচে রেখেছেন আবার মাথায় দিয়ে দিলেন জুড়ে বলেন আরো জুড়ে বলেন গৌসুল আজম তিনি জিনার আশেক ভক্ত মুরিদান তারাও আল্লাহর ওলি সুদূর ইয়েমান থেকে গৌসে পাক মাহফিল করছে বাগদাদের জমিনে আর গৌসে পাকের মুরিদান আশেক ভক্ত মহিলা মাহফিল দেখছে ইয়েমেন থেকে জুড়ে বলেন আর জুড়ে বলেন ওই যে আমি গত সপ্তাহে বলেছিলাম গৌসুল আজম তিনি জিনার কাছ থেকে সার্টিফিকেট না পেলে আল্লাহর বলি দাবি করা যাবে না কিনা বলেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক